যে মানুষটা একটা সময় হাঁটতে পারতেন না হাঁটতে কষ্ট হতো বসলে উঠতে পারতেন না কোনো কাজই করতে পারছিলেন না অন্যের সাহায্য ছাড়া এখন কেমন আছেন আপনি এখন ভালো হাঁটাচলা করতে পারছেন স্বাভাবিকভাবে সবকিছুই করতে পারছেন হ্যাঁ, হ্যাঁ। ঠিক মনে হচ্ছে অসুস্থ হওয়ার আগে যেমন ছিলেন সুস্থ ঠিক ওরকমটাই আছেন মনে হচ্ছে হ্যাঁ, অসুস্থ হওয়ার আগে যেরকম আছিলাম ওইরকমই এখন ভালো আলহামদুলিল্লাহ আমাদের দর্শকদের জন্য কি কিছু বলবেন স্যারের চিকিৎসা সম্পর্কে চিকিৎসা ভালো হয়েছে ভালো চিকিৎসা করে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এভিএন এই শব্দটার সাথে আমরা অনেকেই কম বেশি পরিচিত যারা জানি না তাদের জন্য বলছি এভিয়ান মূলত এমন একটি রোগ যেটা হচ্ছে আপনার হিপ জয়েন্টের যে জয়েন্টটা থাকে আমাদের হিপে সেই জয়েন্টেই মূলত প্রদাহ তৈরি হয় ক্ষয়জনিত সমস্যা এবং এটার জন্য একটা সময় এমন হয় যে সেই মানুষটা আর হাঁটা চলার শক্তি হারিয়ে ফেলেন মুভ করার শক্তি হারিয়ে ফেলেন এমন হয় যে যদি সঠিক সময়ে চিকিৎসাটা না করা যায় এই আপনার হিপ জয়েন্ট পুরোপুরি চেঞ্জ করে ফেলতে হয় এবং চেঞ্জ করার পরেও যে অনেক ক্ষেত্রে যে আপনি ভালো থাকবেন তার কোনো গ্যারান্টি নেই কারণ কৃত্রিম হিপ জয়েন্ট নিয়ে মুভ করাটা আসলে অনেকের জন্য অনেক কষ্টকর হয়ে যায় দর্শক আমাদের সাথে এখানে এখানে উপস্থিত আছেন আজকে একজন পেশেন্ট যিনি হিপ জয়েন্টের ব্যথাজনিত সমস্যায় উনি ভুগেছেন মূলত ওনার এভিয়ান হয়েছিল এবং পরবর্তীতে উনি ডক্টর মহর্ষ ফিল প্রধান স্যারের কাছে এসেছেন ট্রিটমেন্টের জন্য এবং ট্রিটমেন্টের পরবর্তী অবস্থায় উনি কেমন আছেন এই বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করবো সেজন্য আসলে ওনার সাথে আজকে আমাদের কথা বলা আসুন দর্শক একটু ওনার সাথে পরিচিত হই এবং ওনার কি সমস্যা হয়েছিল সেই বিষয়টা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম মা আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে জাহানারা খানম জাহানারা খান আপনার বাসা কোথায় শেওড়াপাড়া শেওড়াপাড়াতে আচ্ছা আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন আপনার এভিএন এর সমস্যা ছিল আমাদেরকে যদি একটু খুলে বলেন যে আসলে কি হতো সমস্যাটা কোথায় হতো এবং এটা ঠিক কতদিন আগে প্রথম শুরু হয় ওই হাঁটতে পারতাম না আচ্ছা হঠাৎ করে এক ছয় সাত বছর আগে পা চিড়ি যেন রক্ত না দেয় এরকম রক্ত না দিল দিয়া তারপর আবার ভালো হয়েছে আবার আচ্ছা। এই এখানে হাঁটা বন্ধ বুঝেছে তারও কতদিন আগে ওরকম রক্ত আচ্ছা আপনারা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ। হাঁটলেই হাঁপিয়ে যেতেন আর হাঁটতে হ্যাঁ। পারতেন না আচ্ছা, প্রাথমিকভাবে এটার জন্য কোনো ডক্টর দেখিয়েছিলেন না ডক্টর এখানে এখানে চলে এসেছেন এই ডিপিআরসি হসপিটালের কথা জানতে পারলেন কিভাবে ওই আমার মেয়ে জানছে আচ্ছা উনি কিভাবে ইউটিউবের মাধ্যমে জানতে পারেন হ্যাঁ, আচ্ছা জানার পরে আপনাকে বলেছে যে মা চলো এখানে হ্যাঁ। একজন ডক্টর আছেন আমরা নিয়ে যাই তোমাকে আরো ইয়ে করছে অনেক দূরে দূরে দূরে আচ্ছা। গেলে আমার বাসার থেকে দূর হয়ে যায় অনেক দূর হয়ে যায় এই জন্য এই সামনে আচ্ছা সরাসরি স্যারের কাছে চলে আসেন স্যার হ্যাঁ। আপনাকে দেখার পর কি বলেছিলেন মনে আছে তারপরে বললো যে কি জানি ইনজেকশন দিতে হবে ব্লাড নিল দুইটা দুই কোমরের দুই পাশে ইনজেকশন পিআরপি করেছিল পিআরপি দিল আর বললো আমার থাকার কোনো আমার সাথে লোক ছিল না বললো তাহলে এক সপ্তাহ পরে আসেন আচ্ছা। আজকে করে প্রথম প্রথম এক সপ্তাহ থাকুন লাগবো সাথে আচ্ছা আমি লোক পাই না পাই না পরে যাও পাইছি এইখানে খালি নেই কেবিন খালি নেই অনেক বুঝতে পারবে আচ্ছা তারপরে কেবিন পার করে তো আসলাম পার পরে এসে ভর্তি হয়ে গেলেন এবং আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেল হ্যাঁ ধীরে ধীরে দেখছেন আস্তে আস্তে যত হ্যাঁ, দিন হ্যাঁ, যাচ্ছে হ্যাঁ। আস্তে আস্তে সুস্থ হচ্ছেন হাঁটাচলা করতে পারছেন যে মানুষটা একটা সময় হাঁটাচলা প্রায় বন্ধ হয়ে গেছিল সেই মানুষটা দেখছেন ধীরে ধীরে হাঁটতে পারছেন আজকে কততম দিন মনে আছে আপনার আজকে একুশ দিন একুশতম দিন এখন যেই মানুষটা একটা সময় হাঁটতে পারতেন না হাঁটতে কষ্ট হতো বসলে উঠতে পারতেন না কোনো কাজই করতে পারছিলেন না অন্যের সাহায্য ছাড়া এখন কেমন আছেন আপনি এখন হাঁটাচলা করতে পারছেন স্বাভাবিকভাবে সবকিছুই করতে পারছেন ঠিক মনে হচ্ছে অসুস্থ হওয়ার আগে যেমন ছিলেন সুস্থ ঠিক ওরকমটাই আছেন মনে হচ্ছে হ্যাঁ, অসুস্থ হওয়ার আগে যেরকম আছিলাম ওইরকমই এখন ভালো আলহামদুলিল্লাহ আমাদের দর্শকদের জন্য কি কিছু বলবেন স্যারের চিকিৎসা সম্পর্কে চিকিৎসা ভালো হয়েছে ভালো চিকিৎসা করে ব্যবহার আচার ব্যবহার অনেক ভালো সবার ভালো সবার আন্তরিক প্রচেষ্টায় হ্যাঁ, আজকে আপনি সম্পূর্ণ সুস্থ আছেন ভালো আছেন দর্শক এভিয়ান বলেন আর অনেক কঠিন কঠিন রোগ বলেন চিকিৎসা আছে তার হাজারো প্রমাণ আপনাদের সামনে নিয়ে আসছে চেষ্টা করুন এরকম অসংখ্য আমাদের ছোট ছোট ভাই বোনকে আমরা পাই এভিএন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পড়াশোনা করতে পারছেন না পড়াশোনা বন্ধ হয়ে গেছে বাসায় পড়ে আছেন ব্যবসা বন্ধ হয়ে গেছে পরিবার অচল হয়ে গেছে চিকিৎসা আছে কেন দেশের বাইরে যেতে হবে যেখানে আমাদের দেশেই চিকিৎসা হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ হয়ে স্বাভাবিকভাবে ঘুরে বেড়াবেন আসসালামু আলাইকুম আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল